हेलो गाइस तो हमारा सिलीगुड़ी उद्दी से बेरजी एस जी নাকি S G Once more! Once? সাথে দেখা কর্ম তো আমার এলা বর্তমান আমার মার্কেট হচ্ছে কাঁচাখালি মার্কেট আমার বাড়ির মার্কেট কিছু কহ কি আর কম যাও अरे कहना क्या चाहते हो আলু দার সময় দেখা করলি তারপর কিছু আবার তুমি যাচ্ছে আমার সাথে সে উত্তম कौन है ये लोग कहाँ से आते हैं और हमार टोटो वाला सामने छे हमारे देखा बार नहीं चार जगह ले जाए ना चार जगह ले जाए कारण हम आज तीन जन दसी कोया और हम खन गाड़ी हमार छिले खन गाड़ी हमार ली गई <laughs> ली नो काम दिसे हम पे घूरते रहो तुम बुझा पास तो ऐसा लगा मेरा मजाक हमारा <laughs> लगा सिलगुड़ी कल तक से देखा करबा तो हमार वीडियो हम देखो गुड वीडियो हम देखो अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है तो हम फाइनली एला वर्तमान काला को पहुंचानो तो बासर अपेक्षा अच्छी तो बिल्कुल किसी को अबे जल्दी बोल कल सुबह पनवेल निकलना है पास अलाउ नहीं पास ऐसा लगा आपने तो बोले भाला लगा লাগে না আমরা ভালো আলোচনা হবে আপনার দেখা করবা আমার এখান চপড়া কালাকচ বাস স্ট্যান্ড তো কোনোদিন যদি আসেন এটি সামনে একটা ভালো দোকান আছে সুইট মিষ্টির দোকান अरे कहना क्या चाहते हो মিষ্টি খাবেন হ্যাঁ, মিষ্টি খাবেন আমার কালাকচ হাইব্রিড আছি হালকা দেখা দিই তোমার समझ रहे हो समझ रहे हो आप ভিডিওখান দেখিতে রো আমাদের এলা বাসের সুতমো और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी है শিলিগুড়ি ইয়ার বি মোড় তো বাসও থেকে খালি কেবল নামিনো ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी বুঝা পাচ্ছেন এক ঘন্টা উপরে আমার বাস করেছিল তো এই ইয়ার ইউ মোড় পৌঁছানো চলো বাসত পুরা ভিড় ছিল সিট পাইছি কোনো রকম করে এরকম না হলে সিট পাইনি তো খুব কষ্ট করে আসলো শিলিগুড়ি সজ্জন কো কেন তকলিফ হ্যাঁ ভাই আমার এলা কালদার সাথে দেখা করবো যে আমার শিলিগুড়ি কেবল পৌঁছানো টোটো লিয়া যাবো আমার কালদার সাথে সাথে দেখা করবা তো আমার ভিডিও খান দেখিতে রহো তাহলে মজা পাবেন পুরা ভিডিও খান দেখো ঠিক A few moments later. তো তোমাক তো আমার আগতে কৈ দিনো যে আমাৰ আজি যাচি কালুদার বাড়ি তো ফাইনালি আমার কালুদার বাড়ি পৌঁছে গেল এই কেবল কালুদার বাড়ি ঢুকিবা ধুইছি আমার তো আমার সাথে আছে কালুদার পার্টনারলা দেখে আমার কালুদার বাড়ি আসনো কালুদা ভালো আছিস তো আমার হিরো চলে এসেছে ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी আমার চোপড়া থেকে আইছি समझ रहे हो समझ रहे हो आप এই যে কালুদার এলা পার্টনার সৈন্যবৈন্য no no no no I am telling you এমা কঠায় নিয়ে আসলো আমার আমার বাড়ি একটু দূর ছিল অবশ্যই তো এলা আমার বর্তমান কালোদার বাড়ি হ্যাঁ এই এই দাদারা নাম জানি না কি দাদা তোমার নাম <laughs> দীপেশ রায় দাদা তোমার নাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে কালোদার ড্রেস করবার হয়েছে হ্যাঁ হ্যাঁ বডিখান দেখা যেত <laughs> See meat. Yeah, boy. Finally আমার কালুদার বাড়ির একদম বসেছি কালুদার রুমত ऐसे कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी তো কালুদা কিছু কও। কি আর মুই কম কিছু করে নাই তোমার আসিলে এখন ভালো লাগিল হ্যাঁ তো এরা তোমার বাইরে তো শুনুন যাও হ্যাঁ, আমার বাড়ি চোপড়া চোপড়া হ্যাঁ চোপড়া ও, কোড়ে গুদি তো আছিস আমার কোথায়? ভালো যে লাগিল কোড়ে কালুদার সাথে ছিল? মিলে এই যে আমার গরিবের বাড়ি এটা कैसा लगा मेरा मजाक গরিবের বাড়ি না না মার্কেটে উঠতি অ্যাকচুয়ালি তো কি আমাদের কল মানে করে দিল হয় কি মার্কেট যাম দিবা অনেকলা যে তুই তোমার মতো যে আরো ইউটিউবার আছে আমার বাড়ি কিন্তু এরকমই আর আমার বাড়িটা এরকমই কিন্তু अरे कहना क्या चाहते हो আশা করি যায় ইউটিউব আর ফেসবুক আমার অনেক কিছু মনে দিবে মনে। আর দিবা চলিছে তো ফাইনালি আমার কালুদার সাথে অনেকক্ষণ ধরে কথা বলিন ওর রুমত বসে ওর ব্যাপারে জানো আমার ইউটিউবের ব্যাপারে জানো আমার অনেক কিছু জানো আরও এইভাবে গল্প করতে করতে করতে আমার অনেকক্ষণ সময় লাগানো কালো বাড়ির বসে একসাথে গল্প করনো তারপরে অনেকক্ষণ মজা হাসি মজাক সব কিছু করনো আর এমনি তো আমারও সময় ছিল নি কয়া বেশিক্ষণ রবা পারিনি কথা বলা পারিনি বেশিক্ষণ সময় দিবা পারিনি দিবা পারিছি আমার দিবা পারিছি কিন্তু আমার দিবা পারিনি সময় তো দাদা চোপড়া থেকে আসছে তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে করে দিবেন তো আমার চ্যানেলের নাম হচ্ছে হামা তো দাদা চোপড়া থেকে আসছে তো দাদা চ্যানেলটার নাম হচ্ছে আমার রাজবংশী চ্যানেলটা তো রাজবংশী চ্যানেল সবাই কন্ট্রোল কন্ট্রোল উদয় তো দাদা চোপড়া থেকে আসছে তো দাদারা চ্যানেলটার নাম হচ্ছে আমার আরে কেনা কে চাতে হো ধন্যবাদ সবাইকে তো দাদাঘর চোপড়া থেকে এসছে তো আমার একটা ছোট মোটো চ্যানেল আছে আমার রাজবংশী চ্যাংরাগলা তো আমাকে যেমন সাপোর্ট করছেন এই দাদারাও সাপোর্ট করেন যেন এই দাদারাও আরও আগে যাওয়া পারে তোমার ভালো যেন আমার ভালোবাসা দিয়েছেন দাদাঘরকে ভালোবাসা দাও তাহলে দাদাঘর আরও আরও নয় না ভালো করে ব্লগ নিয়ে আসবি আমাও তো এর থেকে আর কি কম ধন্যবাদ <laughs> সমাজ রাও কালুদার বাড়িত বসি হামায়লা গল্প সল্প করছি সবাই একসাথে যে আমার প্ল্যানিং কী ছে আমার প্ল্যানিং কী ছে ইদা গল্প করছি আমার ইউটিউব খুলিছি একটা ছোটো মোটো চ্যানেল ছে আমারও ইটা কবাদ হয়েছি আমার হামা এইটা গল্প করতে করতে করতে অনেক সময় লাগে গেল আর আমার সময়ও ছিল নি বেশিক্ষণ তার তানে আমার বেশি সময় দেওয়া পাইনি তার জন্য আমার সময় না থাকার কারণে আমার বেশিক্ষণ বাড়ি আমার বাড়ি ছিল নি আর আর কালুদা আমার খুব সাপোর্ট করিল আমার চ্যানেলের ব্যাপারে কিছু কহুল তো খুব ভালো লাগিল কালুদার সাথে দেখা করে পরবর্তী আমার কালুদা থেকে বাড়ি থেকে বেরোয় গেল কারণ আমারও হাতে সময় কমছে তো আজ একটি যাবার প্রোগ্রাম আছে আমারও দুইখান প্রোগ্রাম আছে আমারও আজ তো আমার কালুদা ঘর থেকে বেরোয় গেল কালুদা হরের রাস্তা আমার ফার্স্ট আসনো তোমার চলে আসে আমার চলে আসি হ্যাঁ ঠিক আছে দাদা আসি তাহলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে